আরে আরে কি করছো যন্ত্রে মধু লাগাচ্ছি এছি এটা তুমি কি করছো যন্ত্রে মধু লাগিয়ে কি লাভ কেন ইউটিউবে যে দেখলাম যন্ত্রে মধু লাগালে শক্ত মোটা ও লম্বা হয় তুমি কি পাগল হলে যন্ত্রে মধু মালিশ করলে শক্ত মোটা ও লম্বা হবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিই নেই বরং না মেখে নিয়মমাফিক মধু খেলে উপকার আছে তাই নাকি তা কিভাবে খাবো আর উপকারই বা কী হবে শোনো আমাদের শরীরের জন্য মধুর উপকারিতা অনেক যে সকল পুরুষের বীর্য দ্রুত পতন হয় তারা প্রতিদিন রাতে এক গ্লাস হালকা গরম দুধের সাথে দুই চামচ খাঁটি মধু মিশিয়ে টানা এক মাস নিয়মিত খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবে আর যে সকল পুরুষের বীর্য অতিরিক্ত পাতলা এবং বীর্যে শুক্রাণুর সংখ্যা কম থাকে তারা প্রতিদিন আধা গ্লাস দুধের সাথে একটা কলা ও দুই চামচ মধু মিশিয়ে খেলে বীর্য ঘন এবং শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পাবে বয়স চল্লিশ পার হলে অনেক পুরুষের শরীরে উত্তেজনা কম আসে দেখা যায় দশ থেকে পনেরো দিন পার হলেও স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছা জাগে না এমন পুরুষদের শরীরের দুর্বলতা দূর করতে এবং শরীরের উত্তেজনা বাড়ানোর জন্য নিয়মিত মধু খেতে হবে পাশাপাশি অবশ্যই দুধ ডিম কলার মতো পুষ্টিকর খাবার খেতে হবে তাহলে কি যন্ত্রে মধু মাখার কোনোই উপকারিতা নেই তেমন কোনো উপকার নেই তবে নিয়মিত মধু মাখালে পুরুষের গোপন অঙ্গের ত্বক বা চামড়া মসৃণ বা কোমল হতে পারে কিন্তু মধু মাখালে গোপন অঙ্গ যে মোটা শক্ত বা লম্বা হবে এমন কোনো সম্ভাবনা নেই তাই মধু না মেখে বরং তা নিয়মিত খেলে যৌন দুর্বলতাগুলো দূর হবে আচ্ছা কালো জিরা বা সরিষার তেল যদি মাখি তাহলে কি উপকার হবে না এগুলো মধুর মতোই কোনো উপকারে আসবে না মধুর মতো কালো জিরার তেল খেলেও বেশ কিছু শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এক কথায় পুরুষের বিশেষ অঙ্গ মোটা বা লম্বা করতে এগুলো মালিশ না করে খাওয়াই ভালো তাহলে কি যন্ত্র বড় করার আর কোনোই উপায় নেই এত ছোট যন্ত্র দিয়ে আমি কিভাবে তোমাকে তৃপ্তি দিব আসলে পুরুষের অন্য অঙ্গের মতো এটাও আল্লাহর দান তাই এটা মোটা বা লম্বা করা সম্ভব না একটা কথা মনে রাখবে পুরুষ উত্তেজিত হলে তার বিশেষ অঙ্গের সাইজ যদি মোটামুটি তিন ইঞ্চি লম্বা ও মোটা হয় তাহলেই কিন্তু সে তার স্ত্রীকে যথেষ্ট সুখ দিতে পারবে তাই নাকি যাক দুশ্চিন্তা মুক্ত হলাম তাই তো বলি এতদিন ধরে মধু মাখছি যন্ত্র কেন মোটা আর লম্বা হয় না